হারাবো বলে এবার পথে নেমেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলে এবার পথে নেমেছি নিষেধের পাহারাতে ছিলে কখন গেছে চলে আমায় ডেকে ডেকে নিষেধের পাহারাতে ছেলে রেখে ঢেকে উদেছে সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেদেছি পথ হারাবো বলে এবার পথে নেমেছি চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে অচেনায় হারা তাই আবার খুঁজি নিজে সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পর লেগে হৃদয় হলো সোনা রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলে Oh.